এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি করেছেন হলো নাসরিন জামান আপনি লিখেছেন হাজব্যান্ড জান্নাতে যেন হুর না পায় এর জন্য করণীয় কি খুবই একটা মানে হাসির উদ্রেককারী একটি প্রশ্ন প্রিয় বোন কোনো মেয়ে তার স্বামী যেন জান্নাতে হুর না পায় সেজন্য আল্লাহ তালার কাছে কোনো দোয়া করবেন না এবং তার জন্য কোনো করণীয় নেই আমাদের অনেক মা বোনরা এমনটি আশা করেন আকাঙ্ক্ষা করেন যে আমার স্বামী তিনি জান্নাতে গিয়ে যেন কোনো হুটটুর না পান আমি যেন একাই থাকি প্রিয় বোন আমার আমি বিরয়ের সঙ্গে পেশ করতে চাই আপনার কাছে যে আপনি মনে করছেন এখন দুনিয়াতে যেরকম কোনো সতীন হলে আপনার জন্য সেটা অসহনীয় হয় আপনি কষ্ট করেন আপনার কাছে এটা আপনার কাছে এটা সহ্য করার মতো হয় না আখেরাতেও ব্যাপারটি এরকম থাকবে না দুনিয়াতে আল্লাহ রবুল আলম আমাদেরকে যেরকম রেখেছেন আমাদের এই মেন্টালিটি আখেরাতে থাকবে না আমরা যখন জান্নাতে যাবো ইনশাআল্লাহ